প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশে অবস্থিত একটি বড় দেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ এটি এবং ব্রাজিলের পরে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ এর রাজধানী হচ্ছে বোয়েনেস আইরিশ এদেশে বসবাস করা সবচেয়ে বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী হচ্ছে মুসলিমরা দুই সালে দি ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম রিপোর্টের তথ্য মতে এই দেশে রয়েছে চার থেকে পাঁচ লাখ মুসলমান তবে কিছু কিছু তথ্য মতে এর ব্যতিক্রম রয়েছে পিউ রিচার্জ সেন্টারের দুই সালের একটি জরিপে দেখা যায় সে সময় আর্জেন্টিনায় দশ লাখের মতো মুসলমান বসবাস করত আবার সিআইএর তথ্য মতে আর্জেন্টিনায় বর্তমান মুসলমানদের সংখ্যা চার কোটি বাষট্টি লাখ পঁয়তাল্লিশ হাজার দেশটিতে মুসলমানদের আবির্ভাব ঘটে খুব নাটকীয়ভাবে পঞ্চদশ শতাব্দীতে স্পেন থেকে নাগরিকদের সঙ্গে মোর ও মোরক্কোর মুসলিমরা আর্জেন্টিনায় আগমন করেন মূলত মুসলমানরা অধিকাংশই আর্জেন্টিনায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিল কিন্তু ধর্মকে দৈনন্দিন জীবনে পালন করার সুযোগ পেত না তারা তাদের অনেকেই বাধ্য হয়ে ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে আবার অনেকেই নিজের মুসলিম পরিচয় লুকিয়ে রাখে এরপর আর্জেন্টিনায় ঘটে আরব মুসলিমদের আবির্ভাব উনিশ শতাব্দীতে আর্জেন্টিনায় এসে বসবাস শুরু করে আরব বংশোদ্ভূত অধিবাসীরা তবে এদের অধিকাংশ অধিবাসী ছিল সিরীয় ও লেবানিজ বংশোদ্ভূত এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই ছিল মুসলিম জানা গেছে বর্তমানে আর্জেন্টিনায় আরব বংশোদ্ভূত প্রায় ৩৫ লাখ মানুষ বাস করে এছাড়াও সেখানে বসবাস করে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের অনেক মুসলিম আর্জেন্টিনায় বসবাস করা অধিকাংশ মুসলিমই রাজধানী গুইনেসে বাস করেন জানা গেছে উনিশশো সালে ইরান সরকারের সহায়তায় এখানে শিয়াদের প্রথম আত তাহিদ মসজিদ স্থাপিত হয় তার ঠিক দুই বছর পর অর্থাৎ উনিশশো সালে সুন্নি মুসলিমদের প্রথম মসজিদ ও ইসলামিক সেন্টার স্থাপিত হয় তারপর থেকেই ইসলামের শিক্ষা দীক্ষা সবকিছুই ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে করা হয় শিশুদের মধ্যে ইসলামিক শিক্ষা প্রসারের জন্য আরব আর্জেন্টিনা প্রতিষ্ঠা করেন ইসলামিক অ্যাসোসিয়েশন এর মাধ্যমে চালু হয় প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় মসজিদটিও আর্জেন্টিনায় স্থাপন করা হয় বর্তমানে একশো পঞ্চাশটিরও বেশি ইসলামিক সেন্টার রয়েছে আর্জেন্টিনার বিভিন্ন শহরে এর তত্ত্বাবধানে রয়েছে অসংখ্য মাদ্রাসা স্কুল ও কলেজ জানা গেছে উনিশশো সালে সৌদি বাদশার সহায়তায় King Fahad Islamic Cultural Centre দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ মসজিদ স্থাপিত হয় প্রথম অবস্থায় মসজিদটির আয়তন বিশ হাজার স্কোয়ার মিটার হলেও উনিশশো সালে সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেমিনে সৌদি সফরের পর মসজিদের জন্য চৌত্রিশ হাজার স্কোয়ার মিটারের জায়গার ব্যবস্থা করে দেন এরপর এই মসজিদটিকে অত্যাধুনিকভাবে বাস্তবায়ন করা হয় যেখানে ব্যয় হয় ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ আমেরিকার এই বৃহত্তম মসজিদটিতে রয়েছে লাইব্রেরি দুটি স্কুল এবং বিশাল একটি বাগান